আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সামাজিক বনায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী পরিকল্পনা উল্লেখ করে আশিকুল্লা রফিক এমপি বলেছেন দেশের পরিবেশ রক্ষায় বনায়নের বিকল্প নেই শনিবার দুপুরে উপজেলার কালামার ছড়াই সামাজিক বনায়নের অংশীদারদের মাঝে দলিল ও চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সামাজিক বনায়ন কমিটির সভাপতি মাস্টার সিদ্দিক আহমদের সভাপতিতে এতে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সহকারী বন সংরক্ষক কক্সবাজার মোহাম্মদ আবুল কালাম আজাদ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের ষষ্ঠতম আসর শেষ হচ্ছে আজ সমুদ্রনগরী কক্সবাজারে গত তেসরা মার্চ সৈকতের লাবণী বিচে এই আসর শুরু হয় এর আগে গত পহেলা মার্চ এই আসরটি নিয়ে কক্সবাজার প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব রোকেয়া প্রাচী ও উৎসব প্রযোজক হেমন্ত সাদিক জানিয়েছেন লেটস সিনেমা উৎসবে অংশ নিচ্ছে বত্রিশটি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র উৎসবটির বিভিন্ন বিভাগে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকারা উৎসবটির তৃতীয় ভেনু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা আজ সমাপনী দিনে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত এইচ ই শিলা পিল্লাই মুজিব শতবর্ষ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্টিবাগান প্রদর্শনী উপলক্ষে পুষ্টিবাগান সৃজন অনুষ্ঠান আজ চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিরাজুল আমিন ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইসাক এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্টি বাগান সৃজনে অংশ নেন এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যালয় প্রাঙ্গণে ও শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান সৃজনের প্রয়োজনীয়তা বিষয়ে ধারণা দেন টেকনাফ উপজেলার নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালে আহমদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এ সময় ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী করণীয় ও দুর্যোগকালীন জনগণকে সংকেত প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে উখিয়া বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে মাটি ভর্তি দুইটি অবৈধ ডাম্পার জব্দ করেছে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হুসাইন সজীবের নেতৃত্বে থাইংখালী বিটের পালংখালী ও দোছড়ি বিটের হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় এ সময় উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন উখিয়ার রেঞ্জ কর্মকর্তা জানান অবৈধভাবে পাহাড় কর্তন করে ডাম্পার যোগে মাটি পাচারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপত্তা অভিযান পরিচালনা করে মাটি ভর্তি ডাম্পার দুটি জব্দ করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা নয় মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ারভাটার সময়সূচি